আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন বিয়ে বাড়িতে হঠাৎ করে কনের মৃত্যুবরণ হয় খুব অস্বাভাবিক একটি মৃত্যুবরণ হয়েছে এই বিয়ের অবস্থায় বর কিন্তু মালা নিয়ে কনের গলায় পড়াচ্ছিল ঠিক সেই সময় সেই সময় হঠাৎ করে কনের কনে কিন্তু মৃত্যুর দিকে ঝুঁকে পড়তেছিল তখন তাদের আশেপাশের মহিলারা এসে তাকে ধরেছে মৃত্যু যে কত সহ সামনে মৃত্যু যে কত চোখের সামনে এবং মৃত্যু যে কত কাছে আমাদের সেটা আমরা অনেকেই উপলব্ধ করতে পারি না মৃত্যুটা এমন একটা জিনিস এটা যে কোনো সময় যে কোনো সময় হতে পারে হঠাৎ আপনার আমার সবার তাই এই পৃথিবীতে বেশি দিন বেঁচে থাকার কোনো সিস্টেম নেই কোনো একদিন কোনো এক সময় কোনো এক মাসে কোনো এক বছরে আপনাকে আমাকে সবাইকে চলে যেতে হবে পরপারে তাই এই পৃথিবীতে যে কদিন আমরা সবাই বেঁচে থাকি না কেন ভালোভাবে সৎভাবে হক হালালভাবে ইবাদত করে চলার চেষ্টা করব। এই যে দেখতে পেলেন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে বিবাহ হচ্ছে ঠিক ওই সময় হাজব্যান্ডের কাছ থেকে তার ওয়াইফকে আল্লাহ তালা নিয়ে গেছে তাহলে আমরা কিসের এত অহংকার করি আমরা পৃথিবীতে অনেক মানুষ রয়েছি কিছু টাকা হলে অহংকার করি শরীরে শক্তি থাকলে অহংকার করি একটু সুন্দর হলে অহংকার করি অহংকার করে মানুষকে কথা বলি হঠাৎ মানুষের গায়ে হাত তুলি চুরি ডাকাতি করি জেনা ব্যবিচার করি মানুষের হক মেরে খাই মানুষের কাছ থেকে জায়গা দখল করে খাই জায়গার দালালি করে খাই মানে অনেক কিছু পৃথিবীতে আমরা অনেক কিছু করি সামান্য কিছুদিন বাঁচার জন্য একটা মানুষ কতদিন বাঁচবে বলতে পারে কেউ বিশ বছর পঞ্চাশ বছর পাঁচ বছর দশ বছর সর্বোচ্চ কে কতটুক বাঁচবে তার কোনো গ্যারান্টি কায়ও কেউ দিতে পারবে না না আমি একশো বছর বাঁচব পৃথিবীতে এটাকে আমি বলতে পারবো কোনো একদিন হয়তো বা আমি চলে যাব এভাবে কিন্তু সবাইকে একদিন চলে যেতে হয় আপনারা যখন দেখলেন এটা খুব কষ্টদায়ক একটা ভিডিও খুব কষ্ট লেগেছিল বিয়ে বাড়িতে কনের মৃত্যু বিয়ে এখনও হাজব্যান্ডের বাড়ি যাওয়া হয় নাই এই সময়ের ভিতরে আল্লাহ তালা মেয়েটাকে নিয়ে গিয়েছে তো মৃত্যু হবেই যার যেখানে মৃত্যু হওয়ার সেখানেই হবে তাই মৃত্যুর আগে কবরে যে যাওয়ার জন্য কিছু আমল করে নেবেন ভালো কাজ করে নেবেন নামাজ কালাম পড়বেন হক হালালভাবে চলবেন হ্যাঁ পৃথিবীতে তো আমরা সবাই বেশি দিন থাকবো না একদিন না একদিন কাউকে না কাউকে চলে যেতেই হবে সো সবাই ভালো থাকবেন আর ভিডিওটি শেয়ার করবেন